ভাই এটা আপনার নাতি না আপনার নাতির গান গাইলাম আমি দুই রাত দুই দিন গান আপনার কেমন লাগলো তোমার কেমন লাগেছে আম্মু ভালো লাগেছে আচ্ছা গান হ্যাঁ, আপনাদের কেমন লাগছে ভালো ভালো হ্যাঁ, কথায় আছে দশ মুখে জয় আর দশ মুখে ক্ষয় হ্যাঁ? এখানে যদি এক জায়গায় থেকে আল্লাহর কাছে মোনাজাত স্বরূপ হাত তুলে কারো না কারো হাত আল্লাহ পাক কবুল করে তা আসলেও এই ছেলেটার জন্য সবাই আপনারা মন থেকে দোয়া করবেন তাতে গানের উছিলায় তার সংসারে এবং তার জীবনে যত বালা মুসিবত আছে আল্লাহ পাক যেন তার সব এই গানের উশিলায় মুক্ত করে দেয় সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে আপনার এই ছেলের মানসিদ নামাই দিব এখন আমি কিন্তু এখানে গান গাচ্ছি দুই দিন ধরে আমি আপনাদের কাছে দাবি করে কিছু লিনি যে এখানে পাঁচশো দেন দুশো দেন এক হাজার দেন লিসি খুশি মনে চাইছি আপনারা খুশি যেটা দিচ্ছেন সেটাই দিচ্ছেন সেখানে যে মানসিক নামা নিব আমি আপনি খুশি মনে আমাকে যাই কিছু দিতে হবে কি দিবেন সেটা আপনার ব্যাপার এখন পাঁচ হাজার টাকা দিবেন না একটা মোটর সাইকেল কিনে দিবেন না পাঁচ কাটা জমি দিবেন না একটা গরু দিবেন মন থেকে যেটা দিতে চাবেন দিতে হবে একশো টাকা আমার খেলকা বানাতে তো এক হাজার টাকা লাগে গরিব মানুষ একশো টাকা একটা রুটি ছাড়া হয় আমার ইয়েতে আর কিছু আমি করলেন একটা ধুতি কিনার টাকা দিন সাড়ে চারশো টাকা সাড়ে চারশো গরিব মানুষ তো কিসের খেলে আমার মুখে দিক টাকা তোরা একটু মাপ টাপ করিয়ে একটু না হয় এই মানে জিনিস নিয়ে হবে সারা মানে ব্যাপার হচ্ছে কি এই তো এখন আমার মুখের দিকে টাকা তোরা সবাই মিলে একটু মাপ করে অনেক ছাড় দিছি তোমার মুখের দিকে টাকায় সব শাড়ি মানে সব দিকে দেখে আমি বললাম লাস্ট পর্যন্ত একটা ধুতি কিনে টাকা সাড়ে চারশো টাকা খুব তুমি কিছু পারলে বলো দাবি করছি আচ্ছা পরে দিয়ে ও আজাদ দিবি ভাটকেল বই বেড়াবেন হে বাবু এই যে খুশি হবে তা না এই যে খুশি হতা এখন দিলা দিছে বাবা তোমরা খুশি তো নাকি মহিলা মানুষের চুলের বান্ধন পোশাকে যদি কারো শরীর খারাপ থাকে এখান থেকে চলে সুমাইয়া তাই মনে পড়ছে ঠান্ডা লাগছে আহারে ভাই রে ভাই மேலும் கண்ணி দাঁড়িয়ে নাকি চিনতে পারেন ভাই ভালো আছে ভাই থামো থামেন তো তুমি তুমি সিস্টেমে কাপড়

একদম দরকার নাই ওটা দাও ওর সাথে আমার নিয়ে সাথে ওর গা হাজার হয়ে গেছে ওর পরে চলে যাবে ওই কি যাও দিবা চেছেন ভাড়ে লি যাও ওর লি যাও চেছেন ওই পিড় চেছেন ওই ও পারো পারো ওপার লি যাবো সাও ও পারো পারো ও পার বলো বলো এটি পা ধোয়া দি কাপ পা ধোয়া দি ওরে কথা রে মহাবলা রে

এই এই সরপালে আগে না কেউ ওদিকে থাকো না হয় আমার সাথে ডোজ দিছে পাবে না আরো কিন্তু ভাই একটু একটু আগে জানতো আগে জানতো একটু আগে জানতো হ্যাঁ, এই তো তিনটা দাসের আছে তিনশো টাকা দিয়ে তৈরি খাওয়া যাবে আমরা মারা দিচ্ছি তিনটা দাসের তিনশো টাকা দিয়ে মারা দিচ্ছি না না তুমি শেষ বসে মায়ের সামনে দিকে এসো শালির গান মিলেছে সেটা পাশাল দিচ্ছে তুই এই মধ্যে দেখছে

যা কি কি আছে সেট আছে সালাম দাও ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ? কোথায় গেছিলে হ্যাঁ, দেখি দেখি দেখি দেখি দারোয়ান সাজি মালে ভাগ দেবেন বেতন দেবেন

এই শেষ আর কোনো বার খাবো না দাও আমার সাথে দাও আর না হ্যাঁ। একশো টাকা কিছু বুঝে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কি বলবেন তোমার রোগী মুখে দিচ্ছে আছে দেখো তো সালে দিচ্ছে আছে নিজের মুখে